আসসালামু আলাইকুম অল ভিওয়ার্স আমি এমডি রহমান আজকে আপনাদের সামনে আরেকটি নিউ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আরবিট্যাক্স ডট কম থেকে টাকা উইড্রো দিতে হয় আরবিট্যাক্স ডট কম থেকে আপনি Nagad bKash Rocket and local bank থেকে টাকা উইড্রো দিতে পারবেন যে কোনো সময় আর আরবিট্যাক্স আপনাকে মাত্র ছয় ঘন্টার ভিতরে পেমেন্ট দিয়ে দিচ্ছে তার আগে একটা কথা না বললেই নয় আপনাদের সবাই কাছে আমার একটি অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আর কথা বাড়াবো না কথা না বাড়িয়ে এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আরবি ট্যাক্স থেকে টাকা উইথড্র দিতে হয় তার জন্য আপনারা প্রথমে ক্রম বজারে ঢুকবেন কম বাজারে ঢুকার পরে যে আরবি ট্যাক্স ডট কম লেখা চার্জ দিলে এরকম আরবি ট্যাক্সের ওয়েবসাইটটা চলে আসবে তারপরে সেটিং সেটিংসে ক্লিক করবেন এর লগ ইন অপশনে যাবেন লগ ইন হয়ে যাওয়ার পর এখানে ইন্টার ইউজার আইডি ইন্টারভিউর পাসওয়ার্ড আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন আমি আমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপরে সাইনিংয়ে ক্লিক করবেন দেখুন আমার এখানে ইন্টারফেসটা শু করতেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টাকা উইড্রো দিতে হয় আপনাদেরকে আগেই বলছি আর আরবিটেক্স হলো একটি ই কমার্স বিজনেস বাংলাদেশের মধ্যে প্রথমে একটি বিশ্বস্ত এবং ভরসাযোগ্য একটি কোম্পানি হচ্ছে আরবিটেক্স ডট কম যেখান থেকে আপনারা আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন শুধু ঘরে বসে থেকে তো আপনাদের প্রথমে এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এই যে মেম্বার সার্ভিস এই মেম্বার সার্ভিসে ক্লিক করবেন তারপর একদম নিচে দেখুন উইড্রোয়াল স্ট্যাটাস উইড্রোয়াল স্ট্যাটাসে ক্লিক করবেন তো আমাদের আইবি ট্যাক্সে উইড্রো দেওয়ার জন্য সর্বনিম্ন চারশো টাকা প্রয়োজন পড়ে তো আমার এখানে পাঁচশো বিশ টাকা আছে এই যে আপনার প্রথম সিলেক্ট করতে হবে আপনি কোন মেথডে টাকা নিতে চান তাও এখানে ক্লিক করেন সিলেক্ট অপশনে দেখুন ক্যাশ নগদ রকেট লোকাল ব্যাংক ক্যাশ আমি আপনাদেরকে আগেই বলেছি তো আপনারা যদি ক্যাশ নিতে চান তাহলে অফিস থেকে সরাসরি ক্যাশ নিতে পারবেন লোকাল ব্যাংক যে কোনো ব্যাংকে টাকা উইড্রো দিতে পারবেন তো আমি যেহেতু নগদে টাকা নিতে চাচ্ছি তো আমি নগদটা সিলেক্ট করে নিলাম এইখানে দেখুন পার্সোনাল নগদ নাম্বার শুধু পার্সোনাল নাম্বার তারা অ্যাকসেপ্ট করে তো আমাদের অবশ্যই এখানে পার্সোনাল নাম্বার দিতে হবে কোনো এজেন্ট নাম্বার গ্রহণযোগ্য নয় তো আমি সাপোজ আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিলাম আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিলাম তারপরে যে অ্যামাউন্ট এখানে আপনার অ্যামাউন্টটা আপনি কত টাকা উইথড্রো দিতে চাচ্ছেন তো সাপোজ আমি আমার অ্যামাউন্টটা দিয়ে নিই যেহেতু আমার এখানে পাঁচশো বিশ টাকা আছে তো আমি পাঁচশো বিশ টাকাই দিয়ে দিলাম সম্পূর্ণ তারপরে যে আপনার পিন ট্রান্সলেকশন পিন এই পিনটা হচ্ছে আপনি যখন আইডিটা করার সময় পাসওয়ার্ডের সাথে একটা ছয় সংখ্যা বা আট সংখ্যার একটা পিন দিয়েছেন ওই পিনটা এইখানে দিতে বলতেছে তো আমি আমার পিনটা দিয়ে নিই আমি আমার প্রিন্টটা দিয়ে নিলাম তারপর আপনারা ফিনিশে ক্লিক করবেন সব কিছু ঠিক আছে কি না একবার দেখে নেবেন তারপর ফিনিশে ক্লিক করবেন দেখুন উইড্রোয়াল সাকসেসফুল আমার কিন্তু আমার উইড্রোয়াল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে তো আমি যে উইড্রোটা দিয়েছি ওই ইনফরমেশনগুলো আমি কোথায় পাবো কোথায় দেখবো যে আমার টাকাটা এখন পেন্ডিংয়ে আছে নাকি সেন্ড হয়ে গেছে তার জন্য অ্যাপ্রুভেড পেন্ডিং পেমেন্ট ওইখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ওই যে দেখুন সাতই জুন এর আগে উইড্রোটা তো এখন বর্তমান যে রিকোয়েস্টটা দেখুন অফিস পেন্ডিংয়ে আছে আমার টাকাটা যেহেতু আমি উইড্রো দিয়েছি আমি টাকাটা পাবো ছয়শো আষট্টি টাকা তো আমি আমার ড্যাশবোর্ডে ক্লিক করে আবার আমার মেনুতে চলে গেলাম এই যে দেখুন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাটা কেটে নেওয়া হয়েছে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনাদেরকে চার একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন তার জন্য সবসময় পাশে থাকবেন আর অবশ্যই যদি আপনারা যারা আইডি করতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু